ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ভাবে ইউটিউবের ভিডিও আপলোড করতে হবে এবং এসিও e করতে হবে কারণ আমরা যদি এসিও e না প্রপারলিভাবে করতে পারি তাহলে আমাদের চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না এবং আপনি ভিউ পাবেন না আমার চ্যানেলের সবথেকে সার্চ সার্চ থেকে সব থেকে বেশি ভিউ আসে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ভিউ সার্চ থেকে আসে গুগল সার্চ থেকে গুগল সার্চ ইউটিউব সার্চ এখান থেকে আমার ভিডিওগুলো পায় এটা কিভাবে হয় আমি এখানে আমার বিভিন্ন কিওয়ার্ড দিয়ে মূলত আমি আমার ভিডিওগুলো র্যাঙ্ক করাইছি মানে মানে ইউটিউবের প্রথম পাতায় এক থেকে দুই নাম্বার পজিশনে নিয়ে রাখছি বিদায় আমার ভিডিওগুলো দেখা যায় মানুষ যখন ওই নির্দিষ্ট জিনিসগুলো লেখে সার্চ করে যে আমার একটা বিষয় জানি না জানার জন্য লেখে সার্চ করে ওই কিওয়ার্ডগুলো আমার চ্যানেলে বা আমার ভিডিওতে থাকে বিদায়ী আমার ভিডিওগুলো তার সামনে দেখা যায় দেখা গেল ওইখানে যখন আমার ভিডিওতে ক্লিক করে মানুষ দেখবে তখনই আসলে আমাদের ভিউগুলো হবে এবং আমাদের ওইখান থেকে কিন্তু আর্নিংও আসে আমরা জানি একটা ভিউ দেখা যায় আর্নিংও চলে আসে ভালো করে যদি আমাদের ভিউ আসে একটা ভিডিও এইভাবে যদি আপনি ঠিকমতো এসিও করে যদি ঠিকমতো কাজ করতে পারেন আপনারা তাহলে খুব শীঘ্রই ভালো সাকসেস পাওয়া সম্ভব আজকে ধরেন আপনি প্রপারলিভাবে এসিও সহকারে যদি মানে ভিডিও আপলোড করেন তাহলে আজকে হোক বা কালকে হোক আরও ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আপনি সাকসেস হবেনি দুই দিন আগের পাশে সাকসেস মাসবি হবেনি কিন্তু সেই জন্য আপনাকে আগে প্রপারলিভাবে ইউটিউবের কিওয়ার্ড কিভাবে রিচার্জ করতে হয় এবং কিভাবে ট্যাগগুলো দিতে হয় এগুলো আজকে আমরা দেখব মানে ফুল আমরা এসি করা শিখব এবং আমরা এসি স্কোর তুলতে পারি কত পর্যন্ত সেটা আমরা দেখব তো আমি চলে যাই সরাসরি আমাদের আগে চলে যাব হচ্ছে ফাইবারে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো আমরা আজকের যে কাজটুকু শিখব এই কাজটুকু আমরা ফাইবার মার্কেট প্লেসে বায়ারদের জন্য অ্যাপ্লাই করতে পারি মানে কাজ পেতে পারি আমরা এই কাজগুলো শিখে দেখেন এখানে যদি আমি লিখি YouTube video SEO YouTube YouTube video আর সার্চ ইঞ্জিন সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে বা সার্চ ইঞ্জিন বা আমরা যদি আমাদের ভিডিওগুলো যদি এসিও না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল কখনোই ইমপ্রুভ হবে না কখনোই গ্রো হবে না একটা সময় দেখে যাবে আমাদের ভিডিওগুলো বা আমাদের চ্যানেলগুলো পড়ে যায় মানে একদম হারায়া যাবে ঠিক আছে ভিউ আসবে না দেখবো যে মনিটাইজেশনের পরেও ভিউ আসতেছে না ইউটিউব ভিডিও এসিও অথবা ভিডিও এসিও লিখলেও হবে ইউটিউব ভিডিও এসিও এটা লিখে যখন আমি সার্চ করব দেখেন এই সার্ভিসটাও এখানে দেখেন মানুষ দিতেছে আরে বাপরে এখন এত সার্ভিস হয়ে গেছে এটা তো এত হওয়ার কথা না video SEO okay YouTube channel SEO YouTube video video video create okay video SEO এখানে সব চলে আসতেছে এসিওর যতগুলো আছে ভিডিও এসিও ওকে দেখেন এসে লিখে যখন আমি সার্চ করব তখন দেখেন এখানে চার হাজার নয়শো বিরাশিটা সার্ভিস অ্যাভেলেবল আছে আর এখানে যদি আমি দিয়ে দেখি তাহলে পাঁচশো পঁয়ত্রিশটা সার্ভিস আছে কারণ আপনার প্রতিযোগিতা হবে এই অনলাইনে যারা আছে মূলত তাদের সাথে আপনার প্রতিযোগী এবার আসেন দেখেন আজকের এইটুকু আমি যতটুকু শিখাবো এইটুকুর উপর ভিত্তি করে তারা এখান থেকে কাজ করতেছে দেখেন দেখেন অপটিমাইজেশন অন ভিডিও মানে একটা ভিডিও এসিও e করবে বিনিময় তিনি নিতেছে দশ ডলার এবং পাঁচটা ভিডিও এসিও e করবে পাঁচচল্লিশ ডলার নিতেছে এই এবং প্রিমিয়াম নিতেছে হচ্ছে দশটা ভিডিও এসিও e করবে পঁচাশি ডলার এই দশটা ভিডিও এসিও করতে আমাদের সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা সময় দিলে আমরা এখান থেকে মোটামুটি পঁচাশি ডলারের মতো আর্ন করা পসিবল এখানে তার কিন্তু চারটা কাজ বর্তমানে রানিং আছে আর আমরা যদি এখানে যদি একটু দেখি দেখেন দুই হাজার বিশ সালে আসছে বাংলাদেশি সেলার তিনি ছয়শো চৌষট্টিটা কাজ করে ফেলছে শুধু ইউটিউব ভিডিও এসিও এই ক্যাটাগরির কাজগুলো তিনি করছে দেখি তার দেখেন এই সার্ভিসের ভিতরে পাঁচশো তিরিশটা কিন্তু সার্ভিস তিনি শুধু রিভিউ পাইছে মানে পাঁচশো তিরিশটা শুধু কাজ ডেলিভারি দিয়ে ফাইভ স্টার ফিডব্যাক পাইছে ঠিক আছে তার মানে কি এই কাজটা খুব অল্প সময়ে মাত্র কয়দিন হয়েছে তার সাকসেসটা দেখে লেভেল টু সেলার এখন আর আমরা যদি একটু দেখি রিভেন্ট মোস্ট রিসেন্ট ডেলিভারি কখন চার দিন আগে এক উইক এক উইক এক উইক এক মাসের মধ্যে দেখবেন যে অনেক কাজ করে ফেলছে আর তার কাজের কিন্তু ডিমান্ড অনেক বেশি পঁচাশি ডলার মানে প্রথম প্যাকেজ হলো দশ ডলার তার মানে এই কাজটা শিখে কিন্তু আমরা এখান থেকে আমাদের লাইফ ডেভেলপমেন্ট করতে পারি যদি আপনি প্রপারলিভাবে শিখতে পারেন আজকের ক্লাসটা মনোযোগ বা মনোযোগ দিয়ে যদি করতে পারেন তাহলে আশা করি এসিও নিয়ে আর কোনো দিন সমস্যা হবে না আপনি চাইলে আপনার নিজের চ্যানেলের জন্য এই কাজগুলো করতে পারবেন পাশাপাশি আপনি ক্লায়েন্টদের জন্য এই কাজগুলো করা পসিবল হবে দেখেন এই একজন আসছে চারটা কাজ রানিং আছে এও দশ ডলার করে সার্ভিস দিতেছে আসছে কত সালে দুই হাজার বিশে তিনশো চল্লিশটা মানে কমপ্লিট করে ফেলছে কি করতেছে তিনি এসিও সার্ভিস দিতেছে ইউটিউবের ভিডিও এসিও করে দিতেছে YouTube channel growth video SEO search ranking natural promotion এগুলো আমরা সবগুলোই একটা কাজই এখানে দেখেন আরেকটা জিনিস ওরা অ্যাড করছে সেটা হচ্ছে ভিডিও প্রমোশন এটা আমরা গত নেক্সট ক্লাসে আমরা দেখব ভিডিও প্রমোশন কিভাবে করতে হয় এবং পনেরো দিনের ভিতরে কীভাবে মনিটাইজেশন নিতে হয় ওটা হচ্ছে ডার্ক প্রমোশনেরটা দেখাবো এবং আমরা চাইলে হোয়াইট হ্যাট মার্কেটিংটা আমরা দেখতে পারি ব্ল্যাক হ্যাট মার্কেটিং যেটা বলে থাকি আমরা তো দেখেন এই কাজগুলো শুধু এসিওর কাজ করে কিন্তু তারা এখানে অনেক কাজ করতেছে আর এখানে আপনার চাইলে এই ক্যাটাগরির গিকগুলো দিতে পারেন আমরা নেক্সট ক্লাসে আমরা গিক দুইটা গিক পাবলিশ করব প্রথম একটা গিক পাবলিশ করব YouTube channel create set up optimization এবং ভিডিও এসিও e এটা দিয়ে একটা গিক পাবলিশ করব আজকে শুধু আমরা কাজগুলো শিখব ওকে তো আমরা দেখতে পেলাম এখান থেকে আমরা চাইলে ইউটিউবের ভিডিও এসিও নিয়ে কাজ করে কিন্তু আমরা এখান থেকে আমাদের ভালো পজিশনে যাওয়া পসিবল তো এবার আসি আমরা এই কাজগুলো কি করব কিভাবে করব আমরা প্রথমে আমাদের একটা ইউটিউব চ্যানেলে চলে যাব আমি কালকে একটা ইউটিউব চ্যানেলের জন্য কি করছি একটা চ্যানেল তৈরি করছি কালকে মাবি কালকে গত ক্লাসে ওকে তো আমি চ্যানেলটা আমার বের করি ওকে কোনটা যেন বললাম ফানি ডক্স ওকে এটা হচ্ছে আমাদের চ্যানেল ওকে আমি আমার চ্যানেলে চলে গেলাম আবার আমার কথা বুঝতে কারো সমস্যা হচ্ছে হ্যালো ওকে ঠিক আছে ওকে একটু সারা সারা দিয়েন ঠিক আছে সারা না দিলে সমস্যা আমাদের এই ইউটিউব ভিডিও এসি করার জন্য আমাদের প্রথমে দুইটা সফটওয়্যার লাগে ঠিক আছে আপাতত দুইটা সফটওয়্যার হলে চলবে মানে দুইটা এক্সট্রেকশন লাগবে ওই দুটো হলো করতে পারেন আপনি টিউব বডিতেও দিয়েও করতে পারেন কিন্তু সব থেকে সহজ হচ্ছে বিডিআই কিউ এটা কিভাবে কাজ করতে হয় সেটা আমি এখন দেখাই আমরা ক্রম ব্রাউজারে চলে আসব এখান থেকে দেখা আছে মানে একটা তিনটা ডট আছে উপরের দিকে কর্নারের দিকে লক্ষ্য করেন আমার মাউজের এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পর আমরা চলে আসব হচ্ছে more tools more tools three dot থেকে মোর টুলস মোর থেকে এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা এই সেকশনে চলে আসব এখানে লেখা আছে এক্সটেকশন আমাদের ক্লাসের কি রেকর্ড চলতেছে হ্যালো আমাদের ওকে আমরা এখান থেকে চলে আসবো এক্সট্রেকশন এক্সট্রেকশনে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা এইখানে আবার দেখেন মেনু আছে মেনু বা মেন মেনু মেন মেনুতে ক্লিক করব ক্লিক করে আমরা নিচের দিকে আসবো হচ্ছে ওয়েব মানে ওপেন ক্রম ওয়েব স্টোর এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখবো হচ্ছে V I D I Q এটা লিখবেন আপনারা লিখে সার্চ করবেন বিডিআই কিউ লিখলেই হবে এটা লেখার পর আমরা এখান থেকে এই প্রথম যে অ্যাপস মানে এক্সট্রিকশনটা আছে ভেরিফাইড এটা আমরা এখানে অ্যাড করে দিব এখানে দেখেন লেখা আছে অ্যাড এ কোমর আমরা এখান থেকে অ্যাডে আবার অ্যাড এক্সট্রিকশন এখানে করে দিলাম এবার যদি আপনার এটা যদি না থাকে এই যদি আপনার ক্রম মতে যদি খুঁজে না পান তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে এসে গুগলে সার্চ করবেন বিডিআই কিউ ভিশন এটা লেখে সার্চ করলেই আপনারা প্রথমে এটা পেয়ে যাবেন প্রথমে ওয়েবসাইটে মানে সরাসরি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকেও চাইলে আপনি এক্সট্রেকশনটা অ্যাড করে নিতে পারবেন দেখেন এখান থেকেও আমরা কিন্তু সেম জায়গায় চলে আসছি এখান থেকে আমরা চাইলে অ্যাড করে নিতে পারবো তো প্রথমটা আগে আমাদের অ্যাডটা হোক একটু ডাউনলোড হচ্ছে কিছুটা সময় লাগবে তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে অলরেডি আমাদের অ্যাড হয়ে গেছে ওকে নো প্রবলেম এবার আমাদের আরেকটা এক্সটেকশন লাগবে আমি আবার সেমভাবে চলে যাব এখানে এখানে লিখতে পারি হচ্ছে keyword everywhere keyword keyword every everywhere maybe হ্যাঁ এভরি হোয়ার এটা লিখে সার্চ করবেন দেখেন এখানে একটা কিওয়ার্ড এভরি হেয়ারের একটা এক্সট্রাকশন আসছে আমাদের এটা আমরা যেখান থেকে কি করব এখান থেকে আমরা অ্যাড করে দিব এটাও সেমভাবে আমরা অ্যাড করব যদি এটা যদি আপনি এক্সট্রাকশনটা খুঁজে না পান তাহলে গুগলে কিওয়ার্ড এভরি হেয়ার লিখে সার্চ করবেন সেমভাবে এখানে এরকম করে লিখে সার্চ করবেন সার্চ করলে এখান থেকে আপনি সরাসরি এক্সট্রাকশনে চলে আসতে পারবেন দেখেন এক্সট্রাকশন লেখাই আছে দেখছেন এক্সট্রাকশন টুলস এখান থেকে ক্লিক করলে আপনি সরাসরি চলে আসতে পারবেন এবার আসেন আমাদের তো ইনস্টল করা হয়ে গেছে আমাদের এক্সট্রেকশন দুইটা কিন্তু কমপ্লিটলিভাবে হয়ে গেছে ইনস্টল করা এবার আমি টিউব ম্যাটটা তো তো টিউব বডিটা আমার লাগতেছে না আমি এটা রিমুভ করে দিলাম কারণ এটাও একটা এক্সট্রেকশন ইউটিউবে রেসিও করার জন্য লাগে তো ওকে আপাতত আমি রিপ্লেস করে নেই ওকে ওটা চলে গেছে এবার আসি আমাদের এটা যদি খুঁজে না পান তাহলে দেখেন এখানে একটা ই আছে এক্সট্রিকশন লেখা আছে দেখছেন একটা প্লে স্টোরের মতো একটা অপশন আছে এটারে বলা হয় গুগল প্লে মেবি এটারে বলে গুগল প্লে এক্সট্রেকশন এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমাদের কি কি ডাউনলোড করলাম কিওয়ার্ড এভরি হেয়ারটা আমরা পিন করে দিব এবং বিডিআই কিউটা পিন করে দেবো এখানে দেখেন লেখা আছে পিন সাদা আছে এটা আমি লিল করে দিলাম তাহলে উপরে শো করবে ঠিক আছে এবার আমাদের শো করতেছে এবার আমি চলে আসব হচ্ছে এখান থেকে বিডিআই কিউতে ক্লিক করব প্রথমে এখানে কি করতে হবে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করতে হবে ওকে আমাদের সাইন আপ কীভাবে করতে হয় আমি দেখাই দিই সমস্যা নাই ওকে ইন প্রথমে আমরা কি করব সাইন ইন সাইন আপ এখানে সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করি দেখি হয় কি না এখানে একটা জিমেল চাচ্ছে আপনার যদি জিমেল থাকে তাহলে একটা জিমেল এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাড করে দিলেই হবে ধরেন একটা জিমেল অ্যাড করে দিলাম এখান থেকে আপনি যে কোনো জিমেল দিয়ে অ্যাড করে দিতে হবে অটোমেটিকলি চলে আসবে আপনার এক্সটেকশনটা কাজ শুরু হয়ে যাবে দেখেন ওকে সাকসেসফুলি ওকে আমাদের এটা হয়ে গেছে এবার আমি দেখি কোনো একটা ভিডিও ওপেন করি একটা কোনো একটা ভিডিও ওপেন করি এই ভিডিওটা ওপেন করি দেখি আমাদের এক্সটেকশনটা কাজ শুরু করছে কিনা দেখেন আমাদের এক্সটেকশনটা মোটামুটি কাজ শুরু হয়ে গেছে এই চ্যানেলে কি কি ধরনের ট্যাগ ইউজ করছে মানে ট্যাগ জিনিসটা হচ্ছে যেটা দিয়ে মানুষ লেখে লেখে বিভিন্ন জিনিস দিয়ে সার্চ করে সেটাই হচ্ছে ট্যাগ যে জিনিস লেখে সার্চ করবে সেটাই হচ্ছে ট্যাগ এবার দেখেন প্রথমে আমাদের কি কাজ করতেছে অটোমেটিক বিডিআই কিউ মানে সরি এভরি কিওয়ার্ড এভরি হেয়ারে কাজ শুরু করে দিছে প্রথমে টপ কিওয়ার্ড মানে টপ ট্যাগগুলা যেগুলো আছে সেগুলো এখানে প্রথমে শো করতেছে দেখছেন প্রথমে শো করতেছে তারপরে যদি আমি নিচের দিকে আসি দেখেন এসিও e দেখেন একদম এসিও লো e এটা মিনিমাম পঞ্চাশের ষাটের উপরে থাকতে হবে এসিও তো এবার আসি ট্যাগুলো কি তার ভিডিও ট্যাগ দিছে হচ্ছে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা দিছে ভিডিও ট্যাগ আর চ্যানেল ট্যাগ দেখে কি দিছে কিনা চ্যানেল ট্যাগ হচ্ছে এটা দেখেন চ্যানেল ট্যাগগুলো হচ্ছে এখানে দেখা যাইতেছে তার একটা ভিডিওর ভিতরে কি ট্যাগ দিছে এবং কি তার চ্যানেলে কি কি ধরনের ট্যাগ আছে সব কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করে নিতে পারতাছি বা দেখতে পারতেছে আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো আমাদের চ্যানেলে ইনক্লুড করতে পারি বিষয়টা বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন কি আমরা সব কিন্তু তার চ্যানেলে সব কিছু আমরা দেখতে পাইতেছি এবার আসেন এখানে তার ধ্যান এটা হচ্ছে স্কোর এসি স্কোর এবার যদি আমাদের একটা ভিডিওতে যাই দেখি আমার চ্যানেলে যাই দেখেন আমাদের ভিডিও স্কোর কত ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু ওকে আমরা যেহেতু এখনও ভিডিও আপলোড করি না আগে আমরা একটু বিষয়গুলো দেখি এবার আসেন এখানে ধরেন আমার এই ভিডিওটা আমি কালকে আপলোড করছি বাইশ ঘন্টা আগে এটার ভিতরে যদি যাই আমি যদি ভিউ কম হয়েছে কারণ ওই কিওয়ার্ড দিয়ে যেগুলোতে র্যাঙ্ক করাইছি এটা সময় লাগবে ভিউ হইতে তাড়াতাড়ি ভিউ হবে না ওকে এবার আসি আমার এই ভিডিওর ভিতরে কি কি ধরনের ট্যাগ ইউজ করছি একটু দেখেন how to make money on Fiverr Fiverr tips এগুলো হচ্ছে টপ কিওয়ার্ড এগুলো আমার দরকার নাই আমার দরকার হচ্ছে এসি স্কোর দেখেন কত একশোর ভিতরে উনানব্বই তার মানে এগারো পার্সেন্ট হয় নাই এটা হয় নাই এর উপরে এর থেকে হয় সর্বোচ্চ আটানব্বই পার্সেন্ট হয় সর্বোচ্চ কিন্তু আমারটা মোটামুটি একটা অ্যাভারেজ আছে অ্যাভারেজ বলতে মোটামুটি আমারটা মনে করেন এসিও হান্ড্রেড পার্সেন্ট এইটুক হলেই আনাফ এইটুক যদি দেখেন এইটুক হলেই আনাফ এবার যদি আমি আবার আপনাদেরকে ফাইবারে নিয়ে যাই ফাইবারে ফাইবার আমি ফাইবারটা কেটে দিলাম ওকে আবার নিয়ে যাই আর ভিডিও এসিও লিখি video video video okay video SEO দেখেন ভিডিও এসে লিখে সার্চ করে একজন পাঁচশো কাজ কমপ্লিট করে ফেলছে আমি তার ভিডিওটা ওপেন করি দেখি তিনি কি কি ডেলিভারি দিতেছে ওকে দেখি এখানে কোনো অর্ডারের কোনো ই রাখছে কিনা একটু অপেক্ষা করি ওকে এখানে কোনো কিছু শো করতেছে না ওকে নো প্রবলেম নেক্সটে দেখি কোনো চ্যানেলে যাই ধরেন এই একজন কাজ করছে একশো আঠারোটা মেলা অনেক ডলার পঁচানব্বই ডলার বেসিক প্যাকেজ অনেক ওকে এই যেটা হচ্ছে মনিটাইজেশন করা দিতেছে মেবি মনিটাইজেশন পার্টনার এগুলো সবগুলো মনিটাইজেশনে দেখতেছি ওকে এগুলো হচ্ছে সবগুলো monetization okay organic YouTube video promotion channel monetization okay বুঝতে পারছি এগুলো সব মনিটাইজেশনের ওকে এটা দেখার দরকার নেই আমাদের ও বেশি কাজ করছে হচ্ছে মনিটাইজেশনের YouTube video SEO search engine optimization YouTube video SEO expert পনেরোটা কাজ বর্তমানে রানিং আছে দেখি ওয়ার্ডগুলো শো হয় কিনা এখানে অনেক মানুষ আছে যারা হাইড করে রাখে কাজগুলো অন্য জন্য দেখতে পারেন এটা হাইড করা আছে একত্রিশটা ইউটিউব ভিডিও এসিও এটাও দেখি একটা দেখলে আসলে সবগুলো আপনারা বুঝতে পারবেন আমি দেখি একটা দেখাতে পারি কি না এই যে দেখছেন এইগুলো হচ্ছে ট্যাগ এবার আসি দেখেন কেউ তুলছে কত একশো একশো তোলা একদম সিম্পল যদি আপনার তোলা যায় কিন্তু সেটা খুব একটা কার্যকরী হয়ও না আবার কখনো কখনো এই একজন দেখেন এটা একটা এটা হচ্ছে টিউব বিডিতে করছে আমার যদি বিডিআই কিউ দেওয়া যদি করি তাহলে আমারটা সর্বোচ্চ আটানব্বই পঁচানব্বইয়ের উপরে উঠে না নব্বই থাকলে না সত্তরের উপরে হলে বায়ের খুশি এটা টিউব বিডিতে দেখাইলে বায়েরকে একশো পার্সেন্টই দেখাবে টিউব বিডিতে যদি আমরা দেখি দেখেন পঁচানব্বই দেখছেন এটা বিডিআই কিউতে দেখাইছে পঁচানব্বই ওকে পঁচানব্বই ওকে অনেক আছে একজনে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির আমি কি আবার আসতেছি একই জায়গায় নাকি বুঝতেছি না হ্যাঁ একই জায়গায় আসছি তার মানে পঁচানব্বই তুলছে আবার তুলছে একশো এটা ভিডিওর কিওয়ার্ডের উপর নির্ভর করে দেখি আবার একটু আমি এটা দেখি এসিও ওকে একশো পার্সেন্ট বিডিআই কিউতে দেখছে ওকে আমরা মোটামুটি বিডিআই কিউতে দিয়ে আমরা পঁচানব্বই নব্বই আশি আশির উপরে থাকলে আপনার ভিডিওটা সাকসেসফুলি হয়ে গেছে তো এরকমভাবে আমরা এসিও e করব তো যাই হোক আমরা আমাদের চ্যানেলে চলে আসি আমি এখান থেকে আমাদের একটা ভিডিও ডাউনলোড করি ধরেন এই চ্যানেলে আমার একটা ভিডিও আছে আমি কিভাবে ভিডিও আপলোড করবো এখানে চলে যাব প্লাস একটা একটা আইকন আছে দেখেন এখানে আইকনের উপরে আমি আপলোডে ক্লিক করব ওকে আপলোড এখানে আসলাম আমি চাইলে এখান থেকে এই যে আপলোডের একটা আইকন আছে এখান থেকে আমি চাইলে ভিডিও আপলোড করতে পারি সরাসরি এখান থেকে আমি চাইলে আমার ফাইলটা এইভাবে নিয়ে নিয়ে আপলোড করতে পারি অথবা সিলেক্ট থেকে সিলেক্ট ফাইল থেকে আমি চাইলে আপলোড করতে পারি অথবা আমি এটা এরকম করে মিনিমাইজ রাখে আমার যে ভিডিওটা আছে ধরেন আমার একটা ভিডিও আছে আমি একটা ভিডিও নিয়ে আসি রেড ওকে একটা ভিডিও আমি নিয়ে আসি ধরেন সিপিএম অর্ক তো এটা আমি এইভাবে টান দিয়ে ধরে এনে আমাদের ইউটিউবের এখানে আইনা ছেড়ে দিতে পারি এটা হচ্ছে ড্রপডাউনের মতো এখান থেকেও আমাদের ভিডিওটা কি আপলোড হয়ে যাবে দেখেন আপলোড হয়ে যাচ্ছে তো এবার আসেন এখানে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে একটা ডেসক্রিপশন তো ডেসক্রিপশন দেখি আমাদের চ্যানেলেরটাই দিয়ে দিই আমি ঠিক আছে এখানে এক্সট্রা আমি কোনো ডেসক্রিপশন লিখি নাই মনে করেন আপনার চ্যানেলে একটা ডেসক্রিপশন দেওয়া আছে আর কি এক্সাম্পল হিসেবে আমি আপাতত আমাদের চ্যানেলটা দিয়ে রাখি ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু ধরেন একটা ভিডিওর ভিতরে আমি এখানে হচ্ছে আমি ডেসক্রিপশনটাই হচ্ছে এটা আমাদের ডেসক্রিপশন এটা আমি আপাতত দিয়ে রাখলাম এটাই মনে করেন আমাদের একটা ডেসক্রিপশন এই ভিডিওর ভিতরে এইটুকু বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ভিডিও আপলোড করতে হবে ধরে এনে এইভাবে আনবো আনার পরে আমরা যেটা করবো এবার আমাদের এই আচ্ছা, কাজ অনেক ধরনের এবার আসি হচ্ছে আমি এখান থেকে ধরেন লিখবো হচ্ছে আমার এই কাজটা হচ্ছে ধরেন সিপিএম সিপিএম ওয়ার্ক দেখি সিপিএম ওয়ার্ক লেখে কে কে কাজ করতেছে তো আমার তো একটা টাইটেল লাগবে টাইটেল ধরেন আমি তো টাইটেল সম্পর্কে আমি জানি না আমার ভিডিওটা সম্পর্কে জানি যে আমার এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং অথবা আপনার হতে পারে dog lover video dog funny video তাহলে যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড ভিডিও আপনাকে লিখতে হবে লেখার পর দুই একটা অক্ষর লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এবার আসি এখানে দেখেন আমরা কিন্তু সবগুলো কিওয়ার্ড দেখতে পাইতেছি ঠিক আছে ধরেন এখানে কি লেখছে YouTube CPM work okay full course এই এটা আমরা নিয়ে নিলাম এই টাইটেলটা নিব এটা হচ্ছে পাকিস্তানি না একটু আমরা চেঞ্জ করবো এটা আমরা কপি করলাম কপি করে উপরে দিয়ে দিলাম একটু লক্ষ্য করবেন ভালো করে এটা কপি করে উপরে দিয়ে দিলাম এবার আসি আমি এটা ডিলেট করে দিলাম রিভিনিউ এবার সিপিএম আছে না সিপিএম সিপিএম সিপিএমটা বড় হাতের করে দেই সবগুলো CPM okay CPM work full CPM work new technique দুই লাস্টে ধরেন আরেকটা দিতে পারেন আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন ধরেন আপনার চ্যানেলের নাম দিলে কী হবে আপনার চ্যানেলের ফিউচারে শো করবে আর কি তাহলে আপনার চ্যানেলে যদি কেউ লেখে আপনার এটা লিখলে আপনার ভিডিওটা সবার প্রথমে শো হবে ফ্রিলান্সার রাজু হয় ধরেন আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম তাহলে আপনার এটা ব্যান্ডিং করলাম মোটামুটি কত অষ্টাশিটা হয়ে গেছে তা আমি এটা কপি করি সেমভাবে কপি করবেন কপি করে প্রথমে আপনি দিতে হবে প্রথমে না দিলে কিন্তু আপনার আপনার মানে ভিডিওটা কিন্তু বা আপনার এসিও হবে না নো মানে কোনো এসিও হবে না যদি ফার্স্টে না দেন এই টাইটেলটা প্রথমে দিবেন দেওয়ার পরে এখানে কি কি এখানে আমি চাচ্ছি এখানে একটা গ্যাপ রাখছি দেখেন আমি যেভাবে এসিও করব হুবহু এইভাবে এসিও করবেন এখানে যদি আপনার ভিডিও ডক রিলেটেড টাইটেল হতো তাহলে ডক রিলেটেড টাইটেল প্রথমে দিয়ে দিতেন এখানে হুবহু উপরে যেটা আছে হুবহু এটাই দিবেন তারপরে আসি হচ্ছে ধরেন এখানে কী কী দিছে আপনি চাইলে আপনার মতো করে ট্যাগুলো দিতে পারেন ধরেন ট্যাগ দিয়ে দিই ট্যাগুলো দিয়ে দিলাম একটু আমি নিচের দিকে ট্যাগুলো নিয়ে আসি সিপিএম ওয়ার্ক ইউটিউব ওয়ার্ক তিনটা দিতে হয় ওকে আমি আরেকটা হ্যাশট্যাগ দিই ধরেন আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম freelancer freelancer sorry freelancer Raju okay দিয়ে দিলাম এই একটা ট্যাগ দিয়ে দিলাম তো আমার তিনটা ট্যাগ হয়ে গেছে আমার মোটামুটি ডেসক্রিপশন হয়ে গেছে ট্যাগ হয়ে গেছে সবই হয়ে গেছে তো এখানে আর কোনো কাজ নাই আপনার তো এবার আসি হচ্ছে একটা থামলেন দিতে বলতেছে থামলেন তো থামলেন জিনিসটা আমি ক্যানভাতে চলে যাবো আমি একটা বেসিক একটা থামলেন নিয়ে আসি আমি ক্যানভাতে চলে আসি একটা থামলেন বানাই নেই আমি কয়েক মিনিট লাগবে ইউটিউব থামলেন লেখলে হয়ে যাবে সাইজ ওরা অটোমেটিকলি দিয়ে দিবে তো এখানে ধরেন আমি আমি একটা টেমপ্লেট নিব হচ্ছে ধরেন সিম্পল একদম সিম্পল দেখি কোনটা নেওয়া যায় ইউটিউব ওকে এটাই নিলাম আপাতত জাস্ট দেখানোর জন্য আর কোনো কাজ নাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে লিখলাম how to okay YouTube CPM হাজার দুই এটাই আমি কপি করি আমার এত ডিজাইন করব না আমি জাস্ট খালি লিখে দিই আপাতত এটা কেটে দিলাম একদম বেসিক করে দেই ম্যাক মানে এখানে একটা নাম দিয়ে দিই অনলাইন কোর্স ওকে কোর্স না online free online course okay অর্স নাও এমনি একটা বানিয়ে দিলাম আর কি সিপিএম ওয়ার্ক তো এটাই আমি ডাউনলোড করে ফেলি আপাতত তো এটা হচ্ছে আমাদের আমাদের এখানে একটা কি দিতে হবে থামলেন দিতে হবে আমি এখান থেকে চাইলে আমাদের ভিডিওর ভিতরে থামলেন একটা জেনারেট করে দেয় ওইটাও আমরা দিতে পারি চাইলে আমরা বাইর থেকে নিয়ে আসতে পারি তো আমরা অবশ্যই বাইর থেকেই তৈরি করব আমরা এখান থেকে আসব এখান থেকে আমি থামলেনে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করার পরেই আমাকে আমার ফোল্ডারে নিয়ে চলে যাবে এবার আমি আমার যে থামলার মানে থামলেনটা ই কলার তো আমরা চাইলে এখান থেকে আমরা পেড প্রমোশনও করতে পারি পাশাপাশি এখানে আরও কিছু জিনিস আছে অটোমেটিক ক্যাপশন হবে কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন অ্যালাউ দ্য অটোমেটিক প্লেসমেন্ট এটা হবে কিনা সেটাও দিয়ে দিতে পারেন এগুলো যেরকম বাই ডিফল থাকার ওইরকমই থাকবে আমরা এবার ট্যাগগুলো যদি দেখি ট্যাগ এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এটা আমরা একটু এখানে থাকবো থাকার পরে আমি এই ট্যাগুলো একটু পরে দেখাই আরও কিছু জিনিস আছে আমি দেখাই ধরেন এখানে নট অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ এখানে আমরা চাইলে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো দিতে পারি কোন দেশে হবে বা কোন মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে কোনটা যেরকম আছে এরকমই থাক ক্যাপশন এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন এটা কোন দেশে হবে এটা বাইডেফল নন দেওয়া থাকে সার্টিফিকেশন মানে এরকমই থাকবে আমরা ভিডিও কোনো কোনো ভিডিওর ভিতরে আমরা দেখতে পারি আমি দেখাই আপনাদেরকে একটু তাহলে বিষয়টা বুঝতে পারবেন ওকে আমি আবার একটু আমার নাম লিখে সার্চ করি এখানে আমি লিখবো হচ্ছে ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু ওকে আমি এই জিনিসটা দেখাইতেছি এটার কাজটা কি আমাদের কালকের আগের দিন একটা ভিডিও সার্চ ওইটার ভিতরে আমি অ্যাড করছিলাম আর কি দেখে দেখেন এটা হচ্ছে ভিডিওর উপরে দেখেন লেখা আছে লোকেশন বাংলাদেশ লোকেশন বাংলাদেশ এটা আমি করছি মূলত এই যে এটার মাধ্যমে এই যে ভিডিওর এখানে যদি আমি লিখে দেই বাংলাদেশ তাহলে আমার ট্যাগগুলোর মানে উপরে এটার যদি আমি এটা দিয়ে দেই তাহলে কিন্তু বাংলাদেশই শো করবে এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করছি সেটা কিন্তু আসলে শো করবে না অনেক মানুষ আছে যারা মূলত হ্যাশট্যাগের মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখতে পারে এখানে যদি হ্যাশট্যাগ লিখেও সার্চ করেন যদি আমি ধরেন এই হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এই হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো ভিডিও আছে তারাও কিন্তু অনেক মানুষ আছে যারা হ্যাশট্যাগের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারে এ দেখেন এখানে হাজার হাজার সিপিএম মার্কারের ভিডিওগুলো পাওয়া যাবে দেখছেন এইভাবে হ্যাশট্যাগ দেওয়া অনেক মানুষ আছে যারা সার্চ করে তো এখানে যাই আমরা এটা দেখব না আমরা দেখতে আসছিলাম বাংলাদেশ অথবা অন্য অন্য কান্ট্রিতে যদি অন্য অন্য কান্ট্রিতে যদি দেখাতে হয় বা বাংলাদেশের লোকেশন যদি আপনি অন্য কান্ট্রিতে দিতে চান তাহলে ভিডিওর এই জায়গায় সে ভিডিওর এই জায়গায় এসে আপনি চাইলে লোকেশন দিতে পারেন আমি আপাতত দিতেছি না কারণ আমি মানে হ্যাশট্যাগ দিয়েছি আর কি এবার আসি এই ভিডিওটা কি ইউটিউবের লাইসেন্সে থাকবে না আপনার নিজস্ব লাইসেন্সে থাকবে যেমন আপনি যদি ক্রিয়েটিভ কমিউনি কমন্স দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওটা কেউই মানে সবাই ছাড়তে পারবে আপনার ভিডিওটা ডাউনলোড করে ছাড়তে পারবে আর যদি ইউ স্ট্যান্ড ইয়ে, মানে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স এটা দিলে আর কেউ আপনাকে আপনার ভিডিওটা কেউ মানে ছাড়তে পারবে না কোনো কপি করতে পারবে না এবার আসি অ্যালাউ মানে এগুলো আপনি যেরকম আছে এরকমই থাকবে সাবস্ক্রিপশন অ্যালাউ থাকবে okay no problem allow people content okay এরকম যেগুলো আছে এরকমই থাকবে এবার আসি ক্যাটাগরি আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে আপনি চাইলে সেটা দিতে পারেন এটা হচ্ছে আমার এডুকেশন রিলেটেড তো আমি এডুকেশন দিয়ে দিলাম আপনি চাইলে এখানে আরও কিছু সিলেক্ট করে নিতে পারেন এগুলো চাইলে দিতে পারেন না চাইলে নো প্রবলেম এটা আপনি অটোমেটিকলি যেটা আছে এরকমই থাকে একটা তো এবার আসি আপনার ভিডিও কি কমেন্ট করা যাবে কি না যদি কমেন্ট অ্যালাউ করে রাখতে পারেন তাহলে কমেন্ট অ্যালাউ হবে আর যদি কমেন্ট অ্যালাউ না করেন তাহলে সমস্যা নাই আপনার ইচ্ছা আপাতত আমি মানে কমেন্ট অ্যালাউ করে রাখতেছি তো এবার আসি হচ্ছে উপরের দিকে চলে আসি এবার আসি আমি কিভাবে ট্যাগগুলো দিব এখানে দেখেন দেখেন এখানে কিছু ট্যাগ কিন্তু শো করতেছে টপ ট্যাগগুলো এটা এই ট্যাগটা ইউজ করলে আমি থাকতেছি ছিয়াত্তর নাম্বারে ওকে আমি এই ট্যাগটা ইউজ করলাম তারপরে এই ট্যাগটা ইউজ করলাম এই ট্যাগটা ইউজ করলাম দেখেন তিনটা ট্যাগ ইউজ করলাম এবার আমি চাচ্ছি যে না আমার তো আর ট্যাগ জানি না আমি আর কিওয়ার্ড জানি না বা ট্যাগ জানি না তাহলে আমি কি করব এখন দেখেন নিচের দিকে আসবো তিনি কি কি ধরনের ট্যাগগুলো ইউজ করছে দেখেন সিপিএম ওয়ার্ক এটা ইউজ করছে তাহলে আমি কি লিখবো এখানে সিপিএম ওয়ার্কটা সেভেন পর্যন্ত কপি হবে না নো সেভেন পর্যন্ত ঠিক আছে অনলি সিপিএম ওয়ার্ক পর্যন্ত এটা কপি করলাম কপি করে আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি এইভাবে আমি চাইলে দিতে পারি দেখেন যার যেটা বা শো করতেছে ওইটাই আমি ইউজ করব ইউটিউব দেখেন আমি এইগুলো এইভাবে কপি করতে পারি এভাবে কপি করব যে টপগুলো কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো আমি এখান থেকে দিব এভাবে বের করে করে একদম সিম্পল আপনাকে কিচ্ছু জানতে হবে না জাস্ট কপি পেস্ট জানলে হলো কোনো সমস্যা নাই কপি ওকে এটা দেওয়া হয়ে গেছে এবার আসি হচ্ছে সিপিএম কমপ্লিট ডিটেলস ওকে এটাও কপি করলাম কপি তারপরে ধরেন সিপিএম দুই হাজার এটাও কপি করি কপি ধরেন তারপরে আমি যাচ্ছি যেগুলো নাম্বার করা আছে যে এত নাম্বার সিরিয়ালে শো করতেছে ওইগুলো আপনি এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে মোটামুটি এখানে সবগুলোই আছে আর কি ভালো তো আমি চাইলে সরাসরি এভাবে কপি করতে পারি এই যে দেখেন এখানে একটা আইকন আছে লিঙ্ক এখানে আমি চাইলে এইভাবে কপি করে দিতে পারি সরাসরি দেখেন কপি হয়ে গেছে রিভিনিউ যেটা যেটা লাগবে না সেটা সেটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম ধরেন YouTube high quality CPM CPM CPM WhatsApp CPM ঠিক ওকে সিপিএম এটাও লাগবে না মোটামুটি আমার এটি হয়ে গেছে আমার এখান থেকে বের করছি এবার আপনার আরেকটা জিনিস বলি আপনার সব সময় আপনি যে টাইটেলে যে ট্যাগগুলো দিছেন এই ট্যাগগুলো মানে এই যেখানে একটা করে চিহ্ন আছে না স্লাশ সরি এটারে বলে দাড়ি নাকি ওকে এটা এ পর্যন্ত দেখেন এই পর্যন্ত একটা করে ট্যাগ হয় এই যে ধরেন সিপিএ মার্ক এটা আপনি ছোট হাতে দিতে পারেন বড় হাতে দিতে পারেন আপনার ইচ্ছা এই পর্যন্ত একটা করে ট্যাগ হয় এই একটা ট্যাগ তারপরে এই যে এই একটা ট্যাগ এই করটা কিন্তু আপনাকে মাস্ট বি দিতেই হবে এই কটা না দিলে কিন্তু হবে না তো আপনাকে এই টাকা দিতে হবে ধরেন আমি প্রথম সিপিএম ওয়ার্ক দুই এটা আমি এবার ধরেন আমার আরও কিওয়ার্ড জানার দরকার তাহলে আপনি চাইলে এখান থেকেও রিসার্চ করতে পারবেন ধরেন এই যে একটা অপশন আছে না নিচে বিডিআই কিউয়ের এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে একটা ক্লোজ করে দেবো এই ট্যাগটা ক্লোজ করে দিয়ে এবার আমি এখান থেকে এটা পেস্ট করে দেবো পেস্ট করে এবার আমি সার্চ করব। এবার এই ধরনের যতগুলো কিওয়ার্ড আছে এখান থেকে আমি প্লাস লেখা আছে দেখেন প্লাস প্লাসের এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমার ওই ট্যাগগুলো অটোমেটিকলি হবো ধরেন আমার এখানে সবগুলো দেওয়া শেষ আমার আরও কিওয়ার্ড দরকার তাহলে আমি এই ট্যাকের উপরে আবার ক্লিক করব। ক্লিক করলে আরও দেখেন আছে কিনা সবগুলো বেরোবে তো এই একটা বের করলাম ধরেন এইভাবে আপনাকে বের করতে হবে ধরেন সিপিএম ওয়ার কোর্স এই একটা আমি ক্লিক করি আবার এখানে ক্লিক করি ক্লিক করে এটার মধ্যে যাবো যাওয়ার পরে এখান থেকে পেস্ট করে দিব সার্চ করব। সার্চ করার পরে ধরেন এই এটাও আমি দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেছে ধরেন আমি দেখি আমার আরও কী কী ট্যাগ ইউজ করছি সিপিএম ওয়ার্ক নিউটিক ওকে আমি ফ্রিলান্সার রাজুটাও দিয়ে দিলাম ধরেন এটাও আমি দিয়ে দেই চাইলে আপনি এখান থেকে বিভিন্ন কিছু লেখে লিখে সার্চ করে করে বের করতে পারেন এটা হলো কিওয়ার্ড রিসার্চ করার জায়গা এখানে চাইলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ক্যাশে এটা দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে এভাবে রিসার্চ করতে হবে অথবা সরাসরি আপনি অন্যের কিওয়ার্ড ইউজ করতে পারেন অনেকগুলা ভিডিও দেখে দেখে আপনার ট্যাগগুলো এভাবে জেনারেট করতে হবে বা বের করতে হবে এখানে বের করার দুইটা সফটওয়্যার তো আছে একটা হচ্ছে কি কিওয়াট এভরি হেয়ার আরেকটা হচ্ছে ভিডিআই কিউ এবার আসেন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন আমাকে ফিফটি পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট দেখাইতেছে ওকে নো প্রবলেম এবার আসি আমার এখানে এখানে কোনো কিছু কারোর প্রবলেম হলে আমাকে বলেন আমি আর একটু ডিটেলসে ট্রাই করব বোঝানোর জন্য আনমিউট করে কথা বলেন মানে কোথা কোনো জায়গায় বুঝেন নাই এরকম কোনো কিছু হ্যালো হ্যাঁ হ্যাঁ ধরেন আপনি চাইলে অন্যের কিওয়ার্ডগুলো এইভাবে কপি করতে পারেন এই যে ধরেন এইভাবে কপি করতে পারেন মানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দৌড়ে কপি করে না আমরা সিলেক্ট করি না এইভাবে এইভাবে কপি করে আপনি এখান থেকে আনতে পারেন অথবা আপনার যে কিওয়ার্ড মানে বের করার যে জায়গাগুলো আছে এখান থেকে আপনি চাইলে এইভাবে কপি করে নিতে পারেন কপি করে এইভাবে নিতে পারেন নিয়ে নিয়ে আপনার এই জায়গায় দিতে দিতে দিবেন আর কি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে কপি করে দিয়ে দিলেন তো দেওয়ার পরে আপনি চাইলে আরও এইভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারেন মানে বের করতে পারেন পাশাপাশি ধরেন এখান থেকেও বের করতে পারবেন তাহলে আপনাকে ট্যাগ নেওয়ার কোনো সমস্যা নয় আরেকটা শর্টকাট পদ্ধতি আমি দেখা দেই সেটা হচ্ছে এখানে লিখতে পারেন YouTube YouTube video video keyword tools এখানে লিখবেন তো ওইখান থেকে ভিডিও তো অবশ্যই কোনো কিছু থাকবে ওই ভিডিও কোন কোন রিলেটেড এটা তো কিছু না কিছু একটা শব্দ তো জানবেন ভিডিওটা দেখার পর তাই না আর যদি মনে হয় যে আপনি জানেন না ওই যে কালকের একটা ক্লাস দেখাইতেছিলাম রিটাই মনে হয় একটা সফটওয়্যার দেখাইছিলাম ওইটার ভিতরে ভিডিওটা দিয়ে দিবেন ওই ভিডিও কি রিলেটেড ওইটা অটোমেটিকলি দেখাবে তাহলে আপনি বাংলায় পড়ে নিতে পড়ে ই করতে পারবেন আর কি ট্যাগুলো বের করতে পারবেন আর বায়ার তো আপনাকে টাইটেল দিয়েই দিবে আপনাকে তো আর টাইটেল লিখতে হবে না ধরেন বায়ারের চ্যানেল যে কোনো একটা নিশ রিলেটেড তো চ্যানেল হবে তাই না হ্যাঁ, তো একটা ভিডিও থাকবে বা দুইটা ভিডিও থাকবে বা চ্যানেলের নাম থাকবে চ্যানেলের নাম থাকলে তখন তো বায়ারের ডেসক্রিপশন থাকবে ওইখানে দেখবেন যে তার চ্যানেলটা কি রিলেটেড আর যদি আপনি বুঝতে না পারেন বায়ারকে ফ্রেন্ডলি হিসাবে বলবেন যে তোমার চ্যানেলটা কি রিলেটেড আমাকে একটু বলো আমি শুনি আর এগুলো বায়াররা দিয়ে দেয় ম্যাক্সিমাম বায়ারগুলোই দিয়ে দেয় আর না পারলে তো আমরা আসি সাপোর্টের জন্য কিওয়ার্ড ভিডিও একটু মিউট হয়ে যান হ্যাঁ তো আমরা এখান থেকে এখানে লিখবো হচ্ছে কিওয়ার্ড টুলস কিওয়ার্ড টুলস লিখে সার্চ করি আমরা দেখি কোন ধরনের টুলস পাই কিনা একটু আসি দেখেন keyword keyword tools dot IO এটা হচ্ছে বেস্ট একটা টুলস এখানে আসি আমরা আরেকটা সফটওয়্যার আছে আমি ওইটাও দেখাবো যেটা কিছুক্ষণ আগে নয়ন আমাদেরকে বলল ওর ভিতরে ভিডিওটা আপলোড করে দিলে অটোমেটিকলি ভিডিওটা কোন রিলেটেড ওই ধরনের কিওয়ার্ডগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে বের হয়ে আসে দেখি দেখি ধরেন আপনার ভিডিওটা ধরেন আমার হচ্ছে সিপিএম ওয়ার্ক ধরেন আমি তো এটা বুঝলাম যে এটা হচ্ছে আমার সিপিএম ওয়ার্কের ভিডিও তো আমি সিপিএম ওয়ার্ক লিখে সার্চ করলাম দেখি ট্যাগুলো বের করে দেয় কিনা ইউটিউবের জন্য তো আমি এখান থেকে সার্চ করলাম অল্ড হবে এটা আমি সার্চ করি এখানে দেখেন এখানে সিপিএম মার্কের কত ধরনের হাই কোয়ালিটি ট্যাগগুলো হতে পারে এখানে টোটাল ট্যাগ বেড়েছে চুরানব্বইটা এতগুলো ট্যাগ কিন্তু আপনার লাগতেছে না এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনার চ্যানেলটা টেক রিলেটেড হয় ধরেন আমার দরকার ডিজিটাল মার্কেটিং বা digital marketing okay digital marketing লেখি ডিজিটাল মার্কেটিং ধরেন আমার এই ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব দেখি কতগুলো ট্যাগ বের হয় এখানে দেখেন আস্তে আস্তে দেখেন ছয়শো পঁচানব্বইটা ট্যাগ বের হয়েছে আমার লাগতেছে কয়টা মাত্র বিশ থেকে তিরিশটা ট্যাগ লাগতেছে দেখেন কতগুলা এই ডিজিটাল মার্কেটিং এই ট্যাগের ভিতরে কতগুলো মানুষ আছে সার্চ করে প্রতি মাসে এক লাখ মেবি একক দশক শতক হাজার উজুক লক্ষ ওকে আঠারো লাখ মানুষ কিন্তু সার্চ করে ওয়ান মিলিয়ন হ্যাঁ আঠারো লাখের মতো সার্চ করে আর কি আঠারো লাখ সার্চ করে তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স এখানে তিন লাখ মানুষ সার্চ করে তারপরে digital marketing tutorial for beginner চল্লিশ হাজার মানুষ সার্চ করে প্রতি মাসে ডিজিটাল এটা ফ্রি একদমই ফ্রি কিওয়ার্ড টুলস এটা লিখলে হবে কিওয়ার্ড টুলস ডট আইও এই একটা আছে ঠিক আছে এরকম অনেক দেখেন অনেক ধরনের এই একটা এই একটা দেখছেন এগুলো দেখেন হাজার হাজার ট্যাগ আপনার একটা ভিডিওর কত ধরনের ট্যাগ হতে পারে সব এখানে চলে আসবে নারী সহ তো ধরেন এই একটা ট্যাগ দেখাইলাম সাইড দেখাইলাম এবার আসি আরও কিছু দেখি দেখাইতে পারি কিনা কিওয়ার্ড এভরিহিয়ার দেখছি ওকে আমার কাছে আরেকটা সফটওয়্যার ছিল আমি হারায় ফেলছি কিওয়ার্ড ওইটার ভিতরে জেনারেটর মেবি কিওয়ার্ড জেনারেটর পাওয়া যাবে না মেবি ওটা ব্যান্ড করে দিছে নাকি কিওয়ার্ড ওকে দেখি তো এটা কিনা ওটার ভিতরে ছবি দিলে অটোমেটিকলি ভিডিও মিডিও দিলে অটোমেটিকলি কিওয়ার্ডগুলো বেরিয়ে আসে ফাইল দিলে ওকে এটা না সেকেন্ড পেজে যাই ক্রম কিওয়ার্ড কম্পিটিশন এটা তো আমরা ইউজই করতেছি এটা আমাদের লাগবে না ওকে যাই হোক এইভাবে আর মনে হয় এখানে আমি খুঁজে পাইতেছি না ওই সাইডটা আমাকে খুঁজে বের করতে হবে ওইগুলোতে বের করতে বের করা যায় অনেক সুন্দরভাবে ওইটাতে আপাতত এটাই জেনে রাখেন কিওয়ার্ড টুলস ডট আইও এটা খুবই কার্যকরী এটা এখন আছে বর্তমানে ওইটা মনে হয় ব্যান্ড করে ফেলছে হ্যাশট্যাগ না দেখি তো হ্যাশট্যাগ জেনারেটর আমি লিখছিলাম আরেকদিন এটা কিনা দেখি তো এটাও খারাপ না দেখি এটা হয় কিনা হ্যাঁ মেবি এটা নাকি না এটা না এটার ভিতরে সেম ওয়ার্ড লিখতে হবে যে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে এটা হলো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য এটা না এটা হলো ইনস্টাগ্রামের কাজের জন্য লাগবে আর কি ডিসপ্লে টুলস ওকে ওটা মেবি ডিজেবল করে ফেলছে তারা এখানে গুগল হয়তো প্লান্টি মিলান্টি দিয়ে উড়িয়ে দিছে আর কি ওকে যাই হোক আমাদের কি রেকর্ড চলতেছে আবার আমরা রেকর্ড ছাড়া যদি ক্লাস করি তাহলে তো ভালোই হবে না ওকে ঠিক আছে এবার হচ্ছে এভাবে আমাদের কিওয়ার্ডগুলো বের করতে হবে আশা করি বের করতে পারবেন কিওয়ার্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে ওকে দেখেন এখানে দেখেন পঞ্চাশের ভিতরে আমরা রেজাল্ট করছি হ্যাঁ পঞ্চাশের ভিতরে আমরা বের করছি আমাদের রেজাল্ট হচ্ছে কত আটচল্লিশ দশমিক সেভেন তার মানে হচ্ছে খুবই ভালো কিন্তু আমরা রিচার্জ করছি তো এবার আসি ধরেন আমি এবার আসি নিচের দিকে হ্যাশট্যাগ আপনি যে টাইটেলগুলো দিছেন ওই টাইটেলগুলোই এখান থেকে এই টাইটেলগুলো কপি করবেন ওইগুলোই আপনি হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন আর হ্যাশট্যাগ দেওয়ার সময় এটা ধরেন ধরেন হ্যাশট্যাগ আপনি চাইলে সমান সমান দিতে পারেন এরকম করে এই যেখান থেকে আপনি লাগাই দিতে পারেন অথবা যদি মনে করেন না সবগুলো বড় হতে থাকবে তাহলে এখানে আন্ডার স্কোর বা ই ইউজ করবেন এই হাইপেন ইউজ করবেন মানে বুঝি নাই আপনার কথা আমি আপনার কথাই বুঝতে পারছি না ইউটিউবের ভিডিও কাটা থাকে মানে কি জানি এরকম তো কোনোদিন আমি শুনি নাই আর কি হয়তো আপনি উল্টো উল্টো বুঝতেছেন বা ওকে এবার আসি নেক্সট অপশনে যাই হয়তো আপনার নেক্সট অপশনে ওইটা থাকতে পারে আপনি যেটা বলতেছেন ওকে আমি এবার নেক্সট অপশানে চলে গেলাম এখানে তিনটা অপশন আছে আরও ওকে নেক্সট অপশানে আসার পর এখানে আমি এটা ক্লোজ করে দিই এবার দেখেন এটা হচ্ছে সাবটাইটেল আপনি এটা চাইলে আপনার ভিডিওর ভিতরে চাইলে আপনি সাবটাইটেল করতে পারেন এটা যদি চায় আপনি অন্য ভাষাতে দেখাতে পারেন এটা আমার নিবে না এখন আপাতত আমাদের ভিডিওটা অনেকটাই short video maybe language before adding এটার ভিতরে আমাদের সাব টাইটেল হইতেছে না আমাদের ভিডিও আরও কিছু আপলোড করতে হবে তারপরে হয়তো এই অপশনটা দিতে পারে আর কি ওকে এটা আমরা আপাতত বাদ রাখি এবার এটি add screen add end screen add is add end in screen এটা জিনিসটা কি আমরা বিভিন্ন সময় আমি একটু আমি এখনও কার্টুন দেখি ঠিক আছে গোপাল বারে যদি যাই ধরেন আমি এটার ভিতরে যাই একটাতে এই ইন্ড স্কিনটা এটা কোথায় শো করে এই দেখেন এখানে কিছু ভিডিও শো করতেছে বিষয়গুলো দেখতেছেন লাস্টের দিকে অটোমেটিক্যালি কিছু ভিডিও শো করে এখানে চারটা শো করতে পারে তিনটা শো করতে পারে দুইটা শো করতে পারে এটা ট্যাম্পলেটের উপর নির্ভর করে হ্যালো এটাই হচ্ছে ইন্টি স্কিন যদি আপনার মনে হয় আপনার ভিডিও আছে আপনি ইন্ট স্ক্রিন দিবেন তাহলে যেটা করবেন এখানে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও অনেকগুলো থাকতে হবে এবার দেখেন অনেক ধরনের ট্যাম্পলেট আছে এখানে যে আপনি কোনটা কোনটা নেবেন ধরেন আমি চাচ্ছি যে এটা নিব আমার এই সেকশনটা নিলাম নেওয়ার পর আমি এখান থেকে আমার একটা ভিডিও অ্যাড করে দেবো ধরেন আমার ভিডিওই তো নাই এখন একটা ভিডিও ওকে ভিডিও নাই ঠিক আছে সমস্যা ভিডিও না ওকে দেখি আমাদের ভিডিও আছে কিনা ভিডিও আপলোড করি নাই ওকে ভিডিও আপলোড করলে এই অপশানগুলো করতে পারেন ধরেন এখানে যদি ভিডিও সেকশনটা নেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন এই সেকশনের উপরে ক্লিক করে চুজ স্পেশাল ভিডিও যদি অন্য কোনো ভিডিও অ্যাড করার দরকার থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দিবেন তাহলে আপনার ভিডিওটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে মূলত অ্যাড করতে হয় এটা আমাদের অ্যাড করতে হবে না কারণ এখন আমাদের ভিডিওই নাই এবার আসি হলো অ্যাড বা কাট অ্যাড টু কাট আমাদের ভিডিওটা যখন আমি চালু করব এবার আসি হচ্ছে লাস্টের দিকে দেখেন অটোমেটিকলি আমি কোনো জায়গায় ক্লিক করব না এবার অটোমেটিকলি অন্য একটা ভিডিওতে ভিডিওতে চলে যাওয়ার কথা গোপালবারের দেখি দেখেন আরেকটা কিন্তু গোপালবারের ভিডিও অটোমেটিকলি আপলোড হ মানে অটোমেটিকলি চালু হবে এখন একটা অ্যাড চলে আসতে অ্যাডটা আমরা স্কিপ করে যাই দেখছেন এবার আসি আমার কিন্তু চাইলে অন্য মানুষের ভিডিও শো করতে পারতো বা অন্য মানুষের ভিডিও কিন্তু এখানে প্লে হতে পারত কিন্তু কেন এই চ্যানেলেরই ভিডিওটা কেন মূলত আবার চালু হইলো অন্য একটা ভিডিও চালু হইলো তার মানে হচ্ছে কি তার ভিডিওর ভিতরে এই যে add card card screen add করা আছে যার মাধ্যমে অন্য ভিডিও অটোমেটিকলি এখানে আবার চলতে থাকবে যদি আপনি এখানে অ্যাড করেন ধরেন আপনার কোনো প্লে লিস্টের ভিডিও চালাবেন বা নতুন একটা ভিডিও অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওই ভিডিওটা সিলেক্ট করে দিতে পারবেন ধরুন আমাদের ভিডিওই নাই ধরে আপনি প্লে লিস্ট অ্যাড করে দিতে পারেন অটোমেটিকলি এই প্লে লিস্ট অ্যাড করলে আপনার প্লে লিস্টে যতগুলো ভিডিও থাকবে ওইগুলো অটোমেটিকলি আপনার ভিডিওটা শেষ হওয়ার পর অন্য মানুষ শেষ করার সাথে সাথে আরেকটা ভিডিওতে চলে যাবে অটোমেটিকলি দেখা শুরু হবে আমাদের ভিডিও এই ক্ষেত্রে আমাদের ভিউগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে কেউ কেউ আছে ভিডিও ছেড়ে দিয়ে বা ভিডিও চালু করে ধরেন চলে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বা একটু দূরে যায় কম্পিউটারের থেকে তখন আসলে এটা চালু হয়ে যায় তো এটা হচ্ছে এটার কাজ এখন এই দুইটা বিষয় কি আপনারা বুঝতে পারছেন হ্যালো ওকে এবার আসি হচ্ছে নেক্সট এবার নেক্সটে চলে যাই এবার এখানে আমাদের যদি কোনো ধরনের কপিরাইট সমস্যা থাকে তাহলে আপনার এখানে দেখাবে যে আপনার ভিডিওতে কপিরাইট সমস্যা বা আপনার ভিডিওতে কপিরাইট আসছে এই জায়গায় প্রবলেম এই জায়গাটা আপনি ডিলিট করে আবার ভিডিওটা আপলোড করেন বা আপনি এখান থেকেই এডিট করা যায় তো আমাদের এখানে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসে নাই তো আমরা এখান থেকে দেখেন এটা টিক মার্ক দিয়ে দিছে তো আমরা এখান থেকে নেক্সট করব এবার আসি হচ্ছে এখানে কিছু অপশন আছে তো এখানে দেখেন লেখা আছে save publish save or publish এখানে প্রাইভেট এই ভিডিওটা আপনি ব্যতীত আপনি যাদেরকে দিবেন আপনার ভিডিওর লিঙ্কটা জিমেলে তারাই শুধু আপনার ভিডিওটা দেখতে পারবে অন্য কেউ আপনার ভিডিওটা দেখতে পারবে না বা আপনার চ্যানেলের ভিতরে খুঁজে পাবে না এটা হচ্ছে প্রাইভেট করা শুধু আপনি ছাড়া আপনি যাদেরকে পারমিশন দিবেন তারাই দেখবে বিষয়টা বুঝতে পারছেন এটা মূলত জিমেলে দেওয়া যায় জিমেলে দিতে হয় আর কি বেশিরভাগ জিমেলে দিতে হয় এটা হচ্ছে প্রাইভেট ভিডিও স্পেশাল লিঙ্ক দিতে হয় ওকে এবার আসি হচ্ছে আনলিস্ট এই জিনিসটা হচ্ছে আপনার ভিডিওটা পাবলিশ অবস্থায় থাকবে কিন্তু সেটা কোনো জায়গায় লিস্টে থাকবে না আপনার ভিডিওটা কোনো লিস্ট জিনিসটা কি যদি লিস্ট জিনিসটা আমি দেখি ধরেন আমাদের চ্যানেল হচ্ছে এটা এই ভিডিওটা পাবলিশ হয়ে আছে কিন্তু আমরা দেখতে পারবো না মানে অন্য মানুষ দেখতে পারবে না আপনি ব্যতীত এটা আনপাবলিশ অবস্থায় থাকবে ধরেন আপনার চ্যানেলের ভিডিও আপনার আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না পাবলিশের সিরিয়ালে তো এবার আসি হচ্ছে পাবলিক এটা যখন লিঙ্ক দিবেন কোনো জিমেল লাগবে না অটোমেটিকলি তিনি দেখতে পারেন লিঙ্ক দিলেই অ্যানিওয়ান দেখেন এখানে লেখা আছে anyone with the video link can the watch your video link দিলে আপনি দেখতে পারবে মানে আপনার ভিডিওটা দেখতে পারবে তার জন্য কোনো জিমেলের কোনো প্রয়োজন নয় এবার আসি পাবলিক এই ভিডিওটা অবশ্য সবাই জানি পাবলিক জিনিসটা কি এটা মূলত আপনি পাবলিক করে দিলেই আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে everyone can you watch your video যে কেউ আপনার ভিডিওটা দেখতে পারবে তার জন্য কোনো কিছু লাগবে না তো এটা আবার চাইলে আপনি চাইলে এটা সেট ইনস্ট্যান্ট প্রিমিয়াম প্রিমিয়াম করে রাখতে পারেন তাহলে প্রিমিয়ামে চলবে প্রিমিয়াম একটা নতুন একটা অপশন চলে আসছে ইউটিউবের এটা নিয়ে যদি পরবর্তীতে আমরা যদি পারি এটা নিয়ে আলোচনা করব প্রিমিয়াম অপশন এটা আমাদের যেরকম থাকে এরকমই থাক পাবলিক আরেকটা জিনিস আছে শিডিউল শিডিউল জিনিসটা কি ধরেন আপনি একটা জায়গায় চলে গেছেন বা আপনি ধরেন বিশ পঁচিশ দিন আর ইউটিউবে আসতে পারবেন না কিন্তু আপনার কাছে পর্যাপ্ত ভিডিও আছে এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওগুলো আমি আজকে পাবলিশ করে রাখবো বিশ দিন আমি ইউটিউবে আসবো না কিন্তু অটোমেটিকলি ভিডিওগুলো শো মানে পাবলিশ হতে থাকবে অটোমেটিকলি আমার কোনো প্রকার আমি এখানে এসে আমার নেট থাক মানে নেট থাক না থাকলেও চলবে আপনি নেটে অফ থাকলেও আপনার ভিডিও পাবলিশ হবে আপনি তো নেট দিয়ে তো মানে করেন প্রাইভেট করে রাখলেন মানে এখানে তো শিডিউল করে রাখলেন আর আপনার নেটের প্রয়োজন নাই আপনি যদি মারাও যান ঠিক আছে তারপরে আপনার ভিডিওটা অটোমেটিকলি পাবলিক হবে এটা নির্দিষ্ট টাইমে ধরেন এখানে টাইম দেওয়া আছে ধরেন আজকে নয় তারিখে আমি চাচ্ছি যে তিরিশ তারিখে আমার ভিডিওটা আপলোড হবে কটার সময় আপলোড হবে বারোটার সময় আপনি চাইলে ধরেন এটা আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ধরেন আমি চাচ্ছি চারটার সময় ভিডিওটা আপলোড হবে ভোর চারটায় এবং এটা এই টাইমে পাবলিশ হবে অটোমেটিকলি এই প্রবলেম পাবলিশ হবে আপনি যদি আপনার কম্পিউটারের সামনে নাও থাকেন বা আপনি নেটে নাও থাকেন তারপরে আপনার ভিডিওটা পাবলিশ হবে তো এটা সম্পন্ন হয়ে গেল তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এবার আমি এই অপশনটায় যাই পাবলিকটা আমি ক্লিক করে পাবলিক করে দিই ওকে ওকে এবার আমি ক্লোজ করে দেবো এখান থেকে দেখি আমাদের ভিডিওটা পাবলিশ হয়েছে কিনা দেখেন আমাদের ভিডিওটা এখন পাবলিক হয়ে গেছে তো আমি এখান থেকে আসি দেখি আমাদের ভিডিওটা পাবলিক হয়ে গেছে এই লিঙ্কটা আপনাদেরকে একটু দেই একটু দেখেন আপনারা দুই সেকেন্ড দেখার পর আমি ভিডিওটা ডিলিট করে দিব যদিও জুমের চ্যাটবক্সের লিঙ্কটা দিয়ে দিলাম এই লিঙ্কসটা থেকে আপনারা একটু ভিডিওটা দেখা শুরু করেন দুই সেকেন্ড বা তিন সেকেন্ড দেখে একটু ভিউ দুইটা ভিউ করে দিলে আমাদের সিপিসি মানে হচ্ছে আপনার আমাদের ভিডিওটা কত পার্সেন্ট এসি হয়েছে সেটা আমরা দেখতে পারবো আমি দেখি চালাই দিই আপাতত এটা দেখার উদ্দেশ্য হচ্ছে দুই একটা তিনটা ভিউ হইলে আপনাদের অ্যাকুরেট হিসাব আসবে এখানে যে আমাদের কোন ভিউ কত পার্সেন্ট এসি হয়েছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আপাতত আমাদের এটা দেখাবে না এখন বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে এটা হয়তো আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করে তারপরে বায়ারকে আপনাকে পাঠাতে হবে যে আপনার ভিডিওর এসি এসির স্কোর এত দেখি তিরিশ সেকেন্ড হয়ে গেছে তো এবার দেখি আমি এখনো কোনো ভিউ হয় নাই তার মানে কেউ দেখা শুরু করেনি আর কি নয়তো আসলে দেখানো যাবে না যে আমাদের কত পার্সেন্ট ইউজ হয়েছে চ্যানেলের নামটা কি ফানি ডগস না পিএমআর ফানি ডগস ইন্টারভিউ হয়ে গেছে আশা করি এখন রেজাল্ট দেখানোর কথা মেন রেজাল্ট এখন দেখানোর কথা ওকে একটু নিচের দিকে আসি এখনও রেজাল্ট শো করতেছে না এখানে সবগুলো পয়েন্ট উঠবে কত পার্সেন্ট হয়েছে এখন আমাদের মূলত কিওয়ার্ডের যে আমরা এসিও করছি ওইটা দেখাতে পারফরমেন্স পারফরমেন্সটা এখনও দেখাইতেছে না তো এটা পারফরমেন্সটা এখনও শুরু হইতেছে না লিঙ্কটা আমার ওকে আমি একটুই করি ফেসবুকে দিয়ে দিই একটু কিছুটা সময় লাগে আমাদের এসিওটা হইতে মানে আসতে আর কি আমরা একটু একটা কাজ করি আর একটা সফটওয়্যার আছে ওটার মাধ্যমে দেখা যায় যে আমাদের ভিডিওটা কত পার্সেন্ট এসি হয়েছে নাম হচ্ছে টিউব বিডি আমি ওইটা একটু ওপেন করে ফেলি আপাতত আপাতত এটাতে হতে থাকুক আমরা ওইটা একটু ওপেন করে ফেলি তাহলে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে আমাদের দেখা দরকার ঠিক আছে নাম হচ্ছে tube BD uh, tube body maybe body এটাও খুব হেল্পফুল একটা জায়গা কোনো হয় নাই ওকে এটা আমি ওপেন করে ফেলি এটাও হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার একটা টুলস আপনারা প্রথম অবস্থায় বিডিআই দিয়ে ইউজ করবেন এটা আসার কথা এখন আসতেছে না কেন বুঝলাম না সময় লাগে একটু বড় ভিডিও তো ছয়টা ভিউ হয়ে গেছে ওকে আমি একটু ইডিটে ক্লিক করি ইডিটে ক্লিক করলে হয়তো রেজাল্ট দেখতে পারি আমরা এটা আসতেছে না হুম আমাদের পারফরমেন্স করতেছে না ঠিক আছে পারফরমেন্সটা করলে আমরা মূল রেজাল্টটা দেখতে পারবো আপাতত পারফরমেন্স জিরো এটা হবে আপাতত মিনিমাম হওয়ার কথা যাই হোক ব্যাপার না এটা হয়ে যাবে হয়ে যাক আমাদের একটু অপেক্ষা করতে হবে তাহলে এটা আসবে ঠিক আছে একটু হয়তো লেট হয় কিন্তু এটা আসবে সমস্যা নাই আপনারা আপাতত এইভাবে কাজগুলো করতে পারবেন কি না হ্যালো হ্যালো হ্যাঁ বুঝি নাই হ্যাঁ এইভাবে কাজগুলো করতে হবে আর এইভাবে কাজ করেই মূলত বাইরদেরকে জমা দিতে হবে এখন পারফরমেন্সের হ্যাঁ জান্নাত নাই জান্নাত কি চলে গেছে নাকি হ্যাঁ নয়ন আছো হ্যাঁ, হ্যাঁ পারা যাবে ওকে ঠিক আছে তাহলে তুমুল চলে গেছে না হ্যাঁ এখন আপাতত তোমরা তোমাদের যে রিলেটেড চ্যানেল ওই রিলেটেড চ্যানেলগুলোতে একটা করে ভিডিও আপলোড করবো পাশাপাশি এক মানে ট্যাগগুলো এইভাবে যেভাবে আমি রিসার্চ করলাম এইভাবে রিসার্চ করে ট্যাগগুলো দিবা আমি এটা গত নেক্সট ক্লাসে দেখে আমাদের নেক্সট ক্লাসে আমরা গিক পাবলিশ করব ওকে ফাইবার মার্কেট পেজ আর যাদের ফাইবার অ্যাকাউন্টটা এখনও তৈরি করা হয় নাই তোমাদের মানে ব্যাসেরই অন্য অন্য মানুষগুলো আছে ওদের কাছ থেকে হেল্প নিতে পারো পাশাপাশি তোমরা তোমরা একসাথে মিলে কাজ করবা সবাই গ্রুপ বেস কাজ করলে কারো কোনো জায়গায় প্রবলেম হলে তোমরা তোমরা সমাধান করতে পারবে যদি তোমাদের ক্রিটিক্যাল কোনো সমস্যা হয় বা বড় ধরনের কোনো সমস্যা তাহলে আমাকে ফোন দিবা ডাইরেক্ট ফোন দিবা বা মেসেজ করবা মেসেজ করলে আমি রিপ্লাই করে ওইটা সলভ করে দিব আর যদি নর্মালগুলো মানে সমস্যা থাকে তখন তোমরা গ্রুপে বলবা যে এটা কেমনে করতে হয় তোমাদের বড় ভাই ওরা আছে হাসিবুর আছে তারপরে তোমাদের ব্যাচেরও অনেকেই অনেকগুলো এক্সপার্ট আছে দু একজন খুবই ভালো ওরা ওদের কাছ থেকে হেল্প নিতে পারো যেমন ঋত্বিক আছে সরি হ্যাঁ ঋত্বিক আছে ঋত্বিকের কাছ থেকেও তুমি হেল্প নিতে পারো ঠিক আছে যদি কারো প্রবলেম থাকে সবাই মিলে মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে কেউ একটা জিনিস জানো না আরেকজনকে হেল্প করবা মানে সবাই সবার কাজে লাগবা তাহলে ই করতে হবে ফ্রিলান্সিংয়ে টিকা থাকতে পারবা যেমন আমি যদি দেখাই আমার সাথে প্রায় না হলে এখনও টোটাল দুইশো থেকে আড়াইশো জন ফ্রিলান্সার আমার সাথে আছে আড়াইশো জন ফ্রিলান্সার টপ রিলেটেড ফ্রিলান্সার যারা আমরা সবাই ১৯ সাল থেকে মূলত ফ্রিলান্সিং শুরু করছিলাম তাদের আমি একটু দেখাবো এক সেকেন্ড এটা তো আমার আরেকটা অ্যাকাউন্ট ওকে এখানে আমি অ্যাড করি আপাতত তাহলে দেখতে পারবেন এখানে টোটাল প্রায় দুইশো আড়াইশো জন ফ্রিলান্সার আছে যারা মূলত আমরা একসাথে কাজ করি হ্যাঁ এটাও আমি দেখাইছি আমাদের ইউটিউব চ্যানেলে ক্রিয়েটে লাস্টের দিকে দেখাইছি আমি হ্যাঁ এই যে দেখো এখানে এটা হচ্ছে আমার একটা গ্রুপ এখানে দেখো এখানে আমি তো অ্যাডমিন আর কোনো অ্যাডমিন নাই আমার এই কয়েকটা আইডি এখানে দেখো অভাব নাই ফ্রিলান্সারের আর মোটামুটি প্রত্যেকজনের সাথেই এই যে একজন দেখো লেভেল টু সেলার এখানে ছবি দিয়ে রাখছে হবে এটা মেবি ওকে এরকম অনেকজন আছে এখানে মোটামুটি সবার সাথে কথা হয়েছে টুকটাক সবাই মোটামুটি হেল্পফুল কোনো কিছু হেল্প হইলেই মোটামুটি দেখা যায় যে যেমন যে মুরাদ আছে মেসেজগুলো আসে না কেন ও সরি এটার ভিতরে মেসেজ আসবে না এটা তো আমার অন্য অ্যাকাউন্ট আমার ওই অ্যাকাউন্ট থেকে আসলে কথা বলছি এটা হচ্ছে আমার আমার আরেকজনের অ্যাকাউন্ট তো এটা শুধু আমি অ্যাড করে দেখলাম যে এখানে আমাদের একটা কমিউনি মানে কমিউনিটি আছে আর কি তো দেখেন এই যে এখানে সব কিছুই হয় ব্লুবার ডলার একশো তেইশ টাকা করে এখানে পিওনার ইউএসডি আনলিমিটেড এই যেখানে আমি লিখছি ব্লুবার ডলার কত করে আমি কিনেছিলাম একশো তেইশ টাকা করে এখন কত আনতেন পিএনআর ইউএসডি আনলিমিটেড অনেকজন আছে যারা এইগুলো কাজ করতেছে তো এখানে আসল থেকে হচ্ছে আপনাদের যখনই কাজ করবেন পাশাপাশি একজন নিট ডলার এত এখানে সবাই সবার হেল্পফেল কাজে লাগে আর কি তো আপনারা যখন কাজ করবেন একজনের সাথে আরেকজন সম্পর্ক রাখবেন পাশাপাশি যখন কারো হেল্পের প্রয়োজন হবে ওর কাছ থেকে হেল্প নেবেন মানে আবার আপনার ওর প্রয়োজন হলে ও আপনার কাছ থেকে নেবে একজন একটা বেশি জানেন আরেকজনকে শিখাবেন